আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন বন্ধুরা আমি আমার চ্যানেলের মধ্যে ফ্রি বিটকয়েন আর্নিং এর উপরে বেশ কয়েকটি ট্রাস্টের ওয়েবসাইট শেয়ার করেছি আপনারা অনেকেই সেখান থেকে আর্নিং করছেন এবং অনেকেই অনুরোধ করেছেন যে এই ধরনের ট্রাস্টেড ওয়েবসাইট থেকে থাকলে সেগুলোর উপর রিভিউ দিতে আমি আজকে তেমন একটি ট্রাস্টেড ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যেটি থেকে আপনি bitcoin bitcoin cash Ethereum litecoin সহ uh, টোটাল সাতটি ওয়েতে ক্লেমগুলো করতে পাবেন এবং বর্তমানে বিটকয়েনের রেটটি ভালো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কেননা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি কাজ করবেন কিভাবে উড্রো নেবেন এবং কিভাবে সেটি পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি রয়েছে সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of my heart so ফিরছি একটু পরে সাথেই থাকুন চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটটির নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন faucet spin dot com faucet spin dot com এটি ট্রাস্টেড এবং ইন্টারন্যাশনাল ওয়েবসাইট যে প্ল্যাটফর্মে আপনি ক্লেম করতে পারবেন বিটকয়েন বিটকয়েন ক্যাশ ইথারাম এবং লিটকয়েন অ্যাট ওয়ান প্লেস তার মানে চারটি uh, এখানে বিটকয়েন uh, uh, সহ চারটি টোটাল চারটি অপশন রয়েছে ক্লেম গুলো করার সুতরাং আপনি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি আর্নিং গুলো করে নিতে পারবেন সো ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এই ইন্টারফেসের মধ্যে এখানে আসার পর প্রথমত আপনি যদি সোজাসুজি নিচে চলে আসেন তাহলে তাদের ফিচারগুলো আপনি পাবেন এবং এখানে যদি আপনি আরো বেশি আর্নিং করতে চান তাহলে অবশ্যই এফিলিয়েট করে আর্নিং করতে পারবেন এফিলিয়েটটা কিছুই নয় জাস্ট সিম্পল জাস্ট আপনি একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কটি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন তার এগেনস্ট আপনি টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত বোনাস পাবেন এবং কারা কারা এখানে ইনকাম করেছে সব কিছু কিন্তু এখানে শো করছে সুতরাং বিটকয়েনের রেটটা কিন্তু বর্তমানে ভালো বিটকয়েনের রেটটা কিন্তু আমি দেখাচ্ছি ওয়ান বিটকয়েন সমান ইউএসডি কত হয় সেটি দেখাচ্ছি আমি সরাসরি গুগলে যখন সার্চ দিলাম এখানে দেখাচ্ছে bitcoin to USD so one bitcoin সমান সাতচল্লিশ হাজার ডলার সুতরাং আমি যদি সেটি টাকাতে কনভার্ট করি তাহলে সেটি কি হয় সেটি আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি বর্তমানে বিটকয়েন রেটটি যেহেতু ভালো সুতরাং আপনি এই ওয়েবসাইটটি থেকে অনায়াসেই ভালো মানের একটি ইনকাম জেনারেট করতে পারেন কোনো রকম দক্ষতা অথবা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই সুতরাং আপনাকে আমি অনুরোধ জানাবো ঘরে বসে না থেকে ট্রাস্টেড ওয়েতে আপনি এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করতে পারেন সো ওয়ান বিটকয়েন সমান এত ইউএসডি সুতরাং ওয়ান ইউএসডি সমান তার মানে ওয়ান ডলার সমান বাংলাদেশি টাকা যদি আমি বিরাশি টাকা ধরি সাপোজ তাহলে অনেক সময় বিরাশি তিরাশি বা চুরাশি এই ধরনের হয়ে থাকে সুতরাং আমি মিনিমাম রেটটি ধরলাম টোটাল বাংলাদেশি টাকা কত হয় সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল কত লক্ষ টাকা হয় আপনি এখানে নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুতরাং আপনি অনায়াসে ট্রাস্ট হইতে এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন সো এবার আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে আপনি এখান থেকে আপনি কাজগুলো শুরু করবেন প্রথমত আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার পরে ইন্টারভিউজে আসবেন ইন্টারভিউতে আসার পর আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে ইউজার নেম দিতে হবে এরপর পাসওয়ার্ড দিতে হবে রিটাইপ তার মানে পুনরায় পাসওয়ার্ডটি দিবেন তারপর একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন ভ্যালিটিমিলেট অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আই এম নট এর উপরে ক্লিক করবেন দেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনি সরাসরি আপনার মেইল চেক করবেন মেইলের মধ্যে একটি লিঙ্ক চলে আসবে লিঙ্কটা হচ্ছে এটি আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে সো আপনি অনায়াসে এখানে সাপোর্ট যেটি দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কনফার্ম ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন কনফার্ম ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার সামনে একটি লগ ইনের অপশন চলে আসবে তার মানে আপনি এখানে লগ ইন করবেন প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন হবে লগ ইন করার পরে সরাসরি আপনার সামনে ইন্টারফেসটি উপস্থিত হবে আশা করি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন অনায়াসে মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে মোবাইলে কিভাবে করবেন সেটি আমি একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি এখানে ডান দিকে একটি থ্রি ডট মেনু দেখতে পাবেন যেটি মোবাইলে থাকবে এবং সেটিতে ক্লিক করবেন সেটিতে ক্লিক করার পরে সরাসরি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সব অপশনগুলো আপনি একত্রে দেখতে পাবেন আশা করি বুঝতে পেরেছেন যখন একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তখন আপনার সবগুলো ব্যালেন্স কিন্তু অলরেডি এখানে জিরো জিরো শো করবে এরপর যে কাজটি করবেন আপনাকে কাজ শুরু করতে হবে আর্নিং এর জন্য আমি শুরুতেই বলেছি যে থ্রি 30 মিনিট পর পর আপনি বিটকয়েন ওগুলো ক্লেম করতে পারবেন এই 30 মিনিট পর পর বিটকয়েন যখন ক্লেম করবেন তখন আপনি অনায়াসে এখান থেকে সাতোশি গুলো পেয়ে যাবেন সাতোশি গুলো কি আমি বলছি সেটি হচ্ছে যে পাঁচ হাজার সাতোশি মিলে কিন্তু ওয়ান ইউএসডি হয় আশা করি আপনি বুঝতে পেরেছেন সো বিটকয়েনের রেট যেহেতু ভালো সুতরাং আপনি বিটকয়েনের এই অপশনটিকে টার্গেট করে কাজ শুরু করতে পারবেন তাছাড়া যে তিনটি অপশন রয়েছে এখানে বিটকয়েন ক্যাট রয়েছে ইথারাম রয়েছে লিটকয়েন রয়েছে এগুলো ক্লেম করা যায় প্রতি পাঁচ মিনিট পর পর আপনি প্রত্যেক পাঁচ মিনিট পর পর যখন যখন ক্লেম করবেন তখন আপনি ভালো মনের একটি সাতোশি আর্নিং করতে পারবেন আমি আগেই বলেছি পাঁচ হাজার সাতোশি মানে হচ্ছে ওয়ান ইউএসডি সুতরাং আপনি যদি লিটকয়েন নিতে চান তাহলে আপনাকে অবশ্যই দশ হাজার সাতোশি উড্রো নিতে হয় উড্রো উড্রো নিতে হলে দশ হাজার সাতোশি এখান থেকে আর্নিং করে নিতে হবে সো এবার চলে আসছে কিভাবে আপনি আর্নিং গুলো করবেন সেটি সো প্রথমে আপনি যদি বিটকয়েন এই যে প্রসেস দেখতে পাচ্ছেন এই বিটকয়েনের মধ্যে আপনি ক্লিক করবেন বিটকয়েনে ক্লিক করার পরে এখানে একটি মেসেজ শো করছে এটা আমি কেটে দিচ্ছি এটি অ্যাড চলে এসছে আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনায়াসে কাজগুলো করে নিতে পারবেন বিটকয়েন ফসেটের মধ্যে যখন আমি এখানে বিটকয়েনে ক্লিক করলাম তখন এখানে দেখা যাচ্ছে receive ten satoshi every thirty minute আপনি প্রত্যেক তিরিশ মিনিট পর পর এখানে টেন সাতোশি করে পাবেন তার মানে প্রত্যেক তিরিশ মিনিট আধা ঘন্টা পর পর আপনাকে ক্লেমগুলো করতে হবে সো কিভাবে ক্লেম করবেন সেটি আমি এবার দেখাচ্ছি সো যখন আপনি বিটকয়েনে ক্লিক করবেন এই অপশনটি আসবে এখানে আই এম নট এ রোবটে আপনি ক্লিক করবেন আই এম ডট রোবটে ক্লিক করার পর এখানে একটি ক্যাপচা চলে আসবে সেই ক্যাপচাটি যখন আপনি ফিল আপ করবেন ফিল আপ করার পর সোজা সোজা সোজা নিচে চলে আসবেন এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে verify your claim claim verify করতে বলছে আশা করি আপনি এখানে একটি ক্যাপসা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এই ক্যাপসাটা বুঝতে পারে না এই যে এখানে একটি পিক্সেলের ক্যাপসা দেওয়া রয়েছে সেই ক্যাপসাটি আপনাকে ফিল করতে হবে এখানে চারটি পিক্সেল কিন্তু সেম বাকি পিকচারটি কিন্তু ভিন্ন এই ভিন্ন পিকচারটি যেটি সেটি হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে সেটিতে সেটিতে ক্লিক করার পরে আপনি সরাসরি গ্রেড এই মেসেজটি পাবেন এরপর আপনি ক্লেম করতে পারবেন ক্লেম করার পরে সরাসরি আপনার সামনে এখানে জমা হয়ে গিয়েছে প্রায় টেন সাতাশির মতো সুতরাং আপনি 30 মিনিট পর পর বিটকয়েন গুলো ক্লেম করতে পারবেন যত আপনি ক্লেম করবেন তত আপনার সাতোশি গুলো এখানে জমা হতে থাকবে সো সেম ওয়েতে আপনি বাকিগুলো করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সো আমি বিটকয়েনটি দেখালাম এবার আমি লিটকয়েনটি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে লিটকয়েন টি ক্লেম করবে সেটি সো সেটিতে আমি ক্লিক করছি সেটিতে ক্লিক করার পরে সেম ওয়েতে receive two fifty satoshi every five minute প্রত্যেক পাঁচ মিনিট পর পর কিন্তু আপনি এই সাতোশিগুলো ক্লেম করতে পারবেন আমি আগেই বলেছি আবারও বলছি বিটকয়েন হচ্ছে 30 মিনিট পর পর আর বিটকয়েন ক্যাশ ইথারাম এবং লিটকয়েন এই তিনটি হচ্ছে 5 মিনিট পর পর তার মানে 5 মিনিট পর পর যখন আপনি ক্লেম করবেন তখন আপনি অনায়াসে কিন্তু কিছু না কিছু সাতোশি এখান থেকে পেয়ে যাবেন সো এটি হচ্ছে ফ্রি বিটকয়েন আর্নিং এর বেস্ট একটি অপরচুনিটি সো আপনাকে আমি অনুরোধ জানাবো যেহেতু বিটকয়েনের রেটটি ভালো সুতরাং আপনি বিটকয়েনকে টার্গেট করে সময় লাগলেও একটু সময় দিয়ে এখানে আর্নিং গুলো করে নিতে পারবেন সো এখন কিভাবে আপনি লিটকয়েন গুলো ক্লেম করবেন সেটি দেখাচ্ছে সো এখানে বক্স যেটি রয়েছে আই এম নট রোবট সেটিতে ক্লিক করবেন সেটিতে ক্লিক করার পরে সরাসরি আপনার সেটি রাইট হয়ে যাবে রাইট হয়ে যাওয়ার পরে এখানে নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে সেম ওইতে সিম্পল কাজ আপনাকে কোনো হেজিটেশন করতে হবে না জাস্ট আপনি আমার প্রসেসগুলো ফলো করবেন আশা করি কাজ শুরু করতে পারবেন এবং যে কোনো স্থান থেকে কাজগুলো করে আর্নিংগুলো করে নিতে পারবেন এই যে ভিন্ন একটি ক্যাপচা রয়েছে সেই ভিন্ন ক্যাপচাটি ফিল আপ করার পরে ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এখানে এই ইন্টারফেসটি উপস্থিত হবে এবং লিখবেনের মধ্যে সাথে সাথে কিন্তু তার পেমেন্টগুলো দিয়ে দিচ্ছে আশা করি আপনি বিটকয়েন ক্যাশ এবং এই যে বাকি যেটি ইথারাম রয়েছে সেই ইথারামের মধ্যেও কিন্তু কাজগুলো করে আপনি আর্নিংগুলো করে নিতে পারবেন আশা করি আপনি এই কাজগুলো করে করে এই চারটি অপশন থেকে কাজ গুলো করে আর্নিংগুলো করে নিতে পারবেন আমি আগেই বলেছি পাঁচ হাজার সাতশি সমান পাঁচ হাজার সাতশো হলে কিন্তু আপনি ক্লেমগুলো করে আর্নিংগুলো উইড্রো নিতে পারবেন এবার কিভাবে উইড্রোগুলো করবেন সেটি আমি দেখাচ্ছি সো প্রথমত আপনাকে মনে রাখতে হবে ফ্রি বিটকয়েনের আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে এফিলিয়েট এফিলিয়েটে যদি আপনি ক্লিক করেন এফিলিয়েটে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি আমি দেখাচ্ছি একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পরে এই যে এখানে একটি আহ লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আপনাকে অবশ্যই শেয়ার করতে হবে বিভিন্ন social media like Facebook Twitter Pinterest Instagram অনেক সময় সোশ্যাল মিডিয়া ফেসবুকের মধ্যে কিন্তু তারা বর্তমানে শেয়ার করতে দেয় না সুতরাং আপনি টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেখানে যদি আপনি প্রোভাইড করেন তার এগেনস্টে তারা যদি এই লিঙ্কটি ইউজ করে এখানে অ্যাকাউন্ট করে তার প্রত্যেকটি পার্সনের কাছ থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত কমিশন আপনি লাভ করবেন আশা করি আপনি এই কাজগুলো করে করে ফ্রি আর্নিংগুলো করে নিতে পারবেন সো এবার দেখাচ্ছে কিভাবে গুলো করে নিতে পারবেন অনেকে কিন্তু আমাকে বলে যে আমি পেমেন্ট প্রুফ দেই না এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা আমি অনেক পেমেন্ট প্রুফ দিয়েছি যারা আমার চ্যানেলের সাথে সবসময় কানেক্টেড থাকেন তারা নিশ্চয়ই জানেন যে আসলে আমি পেমেন্ট প্রুফ দেই কিনা কিন্তু একথাটা বলাটা ভালো যে অনেকগুলো ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে রয়েছে সাথে সাথে পেমেন্ট দেখানো যায় না সুতরাং আপনি মনে রাখবেন যে আমি সবসময় আমার চ্যানেলের মধ্যে যে ওয়েবসাইট বা অ্যাপসগুলো শেয়ার করি সেগুলো ট্রাস্টেড এবং আপনি অনায়াসে যদি দাপা দাপা কাজগুলো করেন এবং আপনি দিন শেষে আপনি অনায়াসে সেখান থেকে উইড্রোগুলো করে নিতে পারবেন যেগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট দেয় সেগুলো আমি ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাই সুতরাং আপনার এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই যে আমি পেমেন্ট প্রুফ দেখাই না সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে সমস্ত ওয়েবসাইটগুলো কাজ করে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এক মাস কাজ করে আর্নিংগুলো করে নিতে হয় সেগুলো আপনাকে একটু ধৈর্য ধরে সময় দিয়ে কাজগুলো করে তারপর আপনি নিজেই উল্টোগুলো করে নিতে পারবেন তবে তার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনাকে ধারাবাহিকভাবে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে সো আশা করি বুঝতে পেরেছেন এবার উড্রো কিভাবে নেবেন সেটি আমি দেখাচ্ছি উড্রোতে ক্লিক করবেন আপনি ধরুন বিটকয়েন নিতে চাচ্ছেন সো বিটকয়েন সিলেক্ট করে দেবেন বিটকয়েন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটি মেসেজ শো করছে যেটি আপনাকে অবশ্যই বুঝতে হবে অনেকে কিন্তু বুঝতে পারে না সেই কারণে উড্রোগুলো নিতে পারে না সো প্রথমে আপনাকে মনে রাখতে হবে আপনি বিটকয়েন যেহেতু নিতে চাচ্ছেন সুতরাং বিটকয়েনটা আপনি সিলেক্ট করে দেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটি নোট শো করছে any withdraws will send to প্রসেট পে তার মানে প্রসেট পে এর মধ্যে তারা আপনার আর্নিং গুলো দিবে তো প্রসেট পে কোথায় পাবে সেটি আমি এবার দেখাচ্ছি যারা নতুন তাদের উদ্দেশ্যে আপনি সরাসরি যখন এই পেমেন্ট টুকু নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে গুগলে চলে আসতে হবে গুগলে সার্চ দেবেন প্রসেট পে ডট আইও দিয়ে যখন সার্চ দিবেন তখন ফ্রিতে আপনি এখানে অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে সুতরাং আমার এইভাবে দেখাচ্ছে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস এই ফসেট এর মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন তৈরি করার পরে এখানে এই ইউজার ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করবেন এটি হচ্ছে আমার ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের মধ্যে সবকিছু কিন্তু শো করছে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে বিটকয়েন রয়েছে ইথেরাম রয়েছে ডগি কয়েন রয়েছে লিপ কয়েন রয়েছে বিটকয়েন ক্যাশ রয়েছে এখানে বেশ কয়েকটি ওয়ালেট রয়েছে যে ওয়ালেটটি আপনি ইউজ করতে চাচ্ছেন সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে সো আপনি আশা করি faucet pay faucet pay dot IO এর মধ্যে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকলে অবশ্যই এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন সো এখন যে কাজটি করবেন এখানে আসার পরে এই যে ডিপোজিট যেটি দেখতে পাচ্ছেন সেই ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে সরাসরি বিটকয়েনের যে অ্যাড্রেসটি এখানে বিটকয়েন অ্যাড্রেসটি শো করছে ডবিকয়েনের অ্যাড্রেসটি শো করছে তারপর ইথারামের অ্যাড্রেসটি শো করছে সুতরাং যে অ্যাড্রেসগুলো শো করছে যেটি আপনার প্রয়োজন সেই ওয়ালেটের অ্যাড্রেসটি আপনি কপি করবেন সো স্টেপ বাই স্টেপ এখানে সব কিছু কিন্তু দেওয়া রয়েছে আশা করি এখান থেকে যে কোনো যেটি আপনার প্রয়োজন সেটি কিন্তু এখান থেকে আপনি কপি করে নেবেন এখানে লিটকয়েন নিতে চাইলে এই লিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসটি আপনাকে কপি করে নিতে হবে আমি চাচ্ছি যে বিটকয়েনটি নিতে সুতরাং আমি বিটকয়েনটি এখান থেকে কপি করে নেবে যে কপি হয়ে গিয়েছে কপি হয়ে যাওয়ার পরে যে কাজটি আপনাকে করতে হবে সেই কাজটি হচ্ছে যে আপনাকে এখানে এটির সাথে অ্যাড করে নিতে হবে এখানে যে বিটকয়েনের অ্যাড্রেসটি রয়েছে সেটি কপি করবেন কপি করার পরে সরাসরি আপনি ইন্টারভিউ চলে আসবেন এখানে একটি কথা বলে রাখা ভালো যদি আপনি পাঁচ হাজার সাতশি আর্নিং করেন তবে কিন্তু আপনি উইড্রোর অপশনটি পাবেন যখন আপনি পাঁচ হাজার সাতশি আর্নিং করবেন তখন উইড্রো অপশনটি পেলেই আপনি সেই উইড্রো অপশনের মধ্যে একটি অ্যাড্রেস ক্যাশ করার জন্য তার মানে অ্যাড্রেস অ্যাড করার জন্য তারা অপশন দিবে তার মানে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই বিটকয়েন অ্যাড্রেসটি এখানে অ্যাড করবেন সেটির অপশন তখনই চলে আসবে যখন আপনি পাঁচ হাজার সাতুশি এখানে আর্নিং করবেন আমার যেহেতু সিম্পল টেন সাতুশি রয়েছে তার মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে জাস্ট আমি একটি কাজ করেছি টেন সাতুশি রয়েছে সুতরাং আমার যদি পাঁচ হাজার সাতুশি হয় তখন কিন্তু আমার অ্যাড্রেসটি অ্যাড করার এখানে অপশন চলে আসবে তখন আমি অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেবে পেস্ট করে দেওয়ার পরে আমি কানেক্টেড করে দিব আশা করি আপনি বুঝতে পেরেছেন সো এই ওয়েবসাইট থেকে আপনি পেমেন্ট নিতে হলে অবশ্যই আপনাকে ফসেট পে যে কোনো একটি ওয়ালেট এর অ্যাড্রেস আপনাকে অ্যাড করতে হবে এরপরে কি কাজ করবেন অনেকেই বলে যে বিকাশ অথবা রকেট অথবা নগদে পেমেন্ট নিতে হলে কি করতে হবে আপনি সরাসরি যখন এই ওয়েব এই ওয়েবসাইটটি থেকে পেমেন্ট পাবেন সেই পেমেন্টগুলো যখন আপনি এই পসেট পের মধ্যে নিয়ে আসবেন পসেট পের মধ্যে কিন্তু সেটি শো হবে অর্থাৎ কিভাবে শো হবে আমি যদি ড্যাশবোর্ডে দেখাই ড্যাশবোর্ডে ইউজার ড্যাশবোর্ডে যদি আমি দেখাই সেটি আপনি অবশ্যই দেখতে পাবেন তার মানে আমার এখানে বর্তমানে আগের সাতোশি জমা ছিল জাস্ট সিম্পল সাত এরপরে যদি আমি আরও ফসেট পেয়ের মধ্যে আমি নিয়ে আসতে চাই তার মানে আমার অ্যামাউন্টগুলো যদি এখান থেকে যদি এখানে নিয়ে আসতে চাই তাহলে আমি অবশ্যই পারবো তার মানে আমার এই এখান থেকে যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি এখানে অ্যাড করে দিতে হবে অ্যাড করে দিলে কিন্তু কানেক্টেড হয়ে যাবে এবং সেই অ্যামাউন্টগুলো কিন্তু এখানে যোগ হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এখন এইখান থেকে এই যে বিটকয়েন থেকে কিভাবে বিকাশ রকেট এবং নগদে সেগুলো নিয়ে আসতে পারবেন সেটির জন্য আরেকটি ওয়েবসাইট রয়েছে সেটির নাম হচ্ছে cash wallet BD dot com এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং একটি এক ডলার হলে এই ওয়েবসাইটটি কিন্তু পেমেন্ট করে সুতরাং আপনি কি কি কি কি ওয়েতে পেমেন্টগুলো নিতে পারবেন আপনি পারফেক্ট মানি থেকে আপনি বিকাশ রকেট নগদ পেয়ার ইত্যাদিতে নিতে পারবেন সো ধরুন আপনি বিটকয়েন ক্যাশ সিলেক্ট করে দিয়েছেন এবং ওয়ান ডলার সমান ওয়ান বিটকয়েন সমান এইটি এটি টাকা সেটি শো করছে তার মানে ওয়ান ইউএসডি সমান আশি টাকা করে বর্তমানে দিচ্ছে ধরুন আপনি নিতে চাচ্ছেন বিকাশে সেটি বিকাশ সিলেক্ট করে দিবেন এরপর এক্সচেঞ্জে ক্লিক করার সাথে সাথে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পেমেন্টগুলো আপনার কাছে চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন সো আমি একটু রিভিউ দিচ্ছি প্রথমত আপনাকে যে আর্নিংগুলো করবেন সেই আর্নিংগুলো নিতে হলে কানেক্টেড করে নিতে হবে এই ওয়েবসাইটের সাথে ফসেট পে এর মাধ্যমে এবং ফসেট পে থেকে আর্নিংগুলো নিতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে তার মানে bitcoin cash wallet BD dot com এর মাধ্যমে সুতরাং আপনি এই ওয়েবসাইটটিকে ইউজ করে আপনি আপনার কাঙ্ক্ষিত যে আর্নিং গুলো সেই আর্নিং গুলো পকেটে নিয়ে